মালিক বুলবুল যিনি আমাদের সাথে আরাবেলের সাথে অ্যাম্বাসাডর হিসাবে কাজ করছেন এবং আরাবেলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের উৎসাহিত করছেন ধন্যবাদ mister sorry Munmun thank you so much প্রথমত আমাদের এখানে উপস্থিত আরফুল এবং আর এম আয়ালের সম্মানিত সিইও আরফুলের ডিরেক্টরস বৃন্দ এবং আমাদের সবচেয়ে প্রিয় পরিবেশক বৃন্দ তো মনে হচ্ছে ভালো নেই যদি ভালো থাকেন জোরে বলেন ভালো কারণ আরএফএল এর মতো একটি প্রতিষ্ঠানের সাথে যারা আমরা জড়িত আছি আমাদের ভালো থাকারই কথা তাই না কারণ আরএফএল বাংলাদেশের এমন একটি প্রতিষ্ঠান শুধু বাংলাদেশে নয় বাংলাদেশের বাইরে বাংলাদেশ সম্পর্কে যে ভাবমূর্তি মানুষের সেই ভাবমূর্তিকেই যেন একটা নতুন জায়গায় নিয়ে গিয়েছে তো সেটা আমাদের জন্য একটা গর্বের বিষয় এবং আর এর সাথে সম্পৃক্ত থাকাটাও আমাদের ভালো লাগার একটি জায়গা তাই তো তাই ইতিমধ্যে আপনারা জেনেছেন দেখেছেন আমাদের কুকস ব্র্যান্ড আরএফএলেরই একটি পণ্য সেটার সাথে আমি সম্পৃক্ত রয়েছি এবং সত্যি বলতে আমাদের দেশে যারা নিজেরা নিজেদের হ্যাঁ, দেশের সবার কাছে পৌঁছে দিচ্ছে এরকম একটা অনুভূতি নিয়ে যখন আমি স্ক্রিনের সামনে দাঁড়িয়েছি আমার মনে হয়েছে বা অ্যাট লাস্ট এমন একটা প্রোডাক্টের ব্র্যান্ড হচ্ছে যেটা নিয়ে আমি আজ